সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরেকটি সার্ভিস নিয়ে যেটা খুবই লো কম্পিটিশন এবং এই সার্ভিস দিয়ে আপনারা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আর্ন করতে পারবেন এবং এর থেকে কোনো সহজ সার্ভিস হয় না এবং আপনারা অনেকেই জানেন এই সার্ভিস সম্পর্কে অথবা অনেকেই আছেন জানেন না এই সার্ভিসটার কম্পিটিশন খুবই লো এবং ডিমান্ডেবল সার্ভিস এই আমরা বাংলাদেশি যারা আছে আমরা অনেক ডিপার্টমেন্টে কাজ করে থাকি কিন্তু এই সার্ভিস সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আপনি যদি খুঁজে খুঁজেন একটা টিউটোরিয়াল যা কোনো ইনস্টিটিউট অথবা কোনো ফ্রিলান্সার আপনি পাবেন না বাংলাদেশি যারা ইটসি স্টোর এসিও বা ইটসি প্রোডাক্ট এসিও নিয়ে কোনো টিউটোরিয়াল বা কোনো ভিডিও মেক করছে তো আমি আজকের ভিতরে মানে আজকের ক্লাসের ভিতরে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিব যে যদি আপনারা এই কাজটা শিখতে পারেন প্রপারলিভাবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন আর এই সার্ভিসটা খুবই ডিমান্ডেবল এবং এখানে যারা কাজ করতেছে মোটামুটি তারা কাজ করেই টপ রিলেটেড সেলার হয়ে গেছে চলুন আমরা দেখি এই সার্ভিসগুলো কীরকম ফাইবারে দিচ্ছে বা তারা কত টাকা থেকে প্রাইসিং শুরু করছে এই সার্ভিসের এই সার্ভিসটার নাম হচ্ছে ইট সি ওকে আমরা এখানে ট্রাইপিং করব ইট Etsy SEO okay Etsy SEO লিখে আমি সার্চ করলাম তো সার্চ করার পরে আমাদের এখানে মাত্র চার হাজার আটশো নব্বইটা সার্ভিস এখানে আস্তে আস্তে যারা শুধু ইটসি প্রোডাক্ট এসিওর কাজগুলো এখানে প্রপারলি করতেছে এবার দেখেন এখানে যদি আমি অনলাইনটা দেখি তাহলে আমরা কিন্তু চারশো সার্ভিস পাবো যারা ইটসি স্টোর বা ইটসি প্রোডাক্ট এসিও করে থাক মানে করতেছে এবং বিভিন্ন প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ তারা করতেছে এবং দেখেন এখানে এই একজন মেয়ে আমি যদি তার গিকটা ওপেন করি মেবি বাংলাদেশি হবে চেহারা তো বাংলাদেশি মনে ওকে পাঁচটা অর্ডার রানিং আছে তিনি পনেরো ডলার থেকে শুরু করছে এক থেকে তিনটা এসটি এসিও লিস্টিং করবে ওকে বুঝতে পারছি তো এখানে দেখেন তিনি দুই হাজার বাইশে ফেব্রুয়ারিতে আসছে মাত্র কয়দিন হয়েছে তিনি কিন্তু লেভেল টু সেলার হয়ে গেছে শুধু ইডসি এসিও করতেছে মানে ইটসির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এসিওর এসিও করতেছে এবং তারা লিস্টিংগুলো করে দিতেছে প্রপারলি দেখা যায় ওই প্রোডাক্টগুলো সার্চ র্যাঙ্কিংয়ে বা তাদের যে সার্চ রেজাল্ট আছে ওইখানে কিন্তু শো করতেছে ওইখানে যদি আপনি ভালোভাবে এসিও না করতে পারেন তার প্রোডাক্টগুলো কিন্তু শো করবে না সার্চ করলে কিন্তু স্টোরের ভিতরে আসবে না সেই জন্য প্রপারলি এসিও করার দরকার পড়ে আর এটা কিন্তু মোটামুটি আমরা যারা এখানে কাজ করতেছি যদি আমি দেখাই ইটসি স্টোর বা শপ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই সব সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি যে এটার এই মার্কেট প্লেস সম্পর্কে যেখানে কি করতেছে এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এটা দিয়ে যে আমাদের ফাইবারে কাজ করতেছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তাই না তো এটা কিভাবে কাজ করে আমি জাস্ট আপনাদের মোটামুটি বেসিক ধারণা দেব কারণ এটা আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরে আমি ইনক্লুড করছি শুধু এটা শিখে আপনারা মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারেন তো আমরা সরাসরি এই মানে ইটসির যে প্রোডাক্টগুলো আছে এখানে আপনারা কিন্তু এই যে প্রোডাক্টগুলো কীভাবে এসিও করছে এটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে এবং কি কি ট্যাগ বসাচ্ছে কি কী কী কী টাইটেল দিতেছে কী কী ডেসক্রিপশন দিতেছে কী কী ইমেজ বা কীভাবে ইমেজ এসিও করতেছে আমাদের কোর্সের ভিতরে সব ইনক্লুড আছে এটা ডিজিটাল মার্কেটিংয়ের বা এসিওর পার্টের ভিতরেই আমি রাখছি অবশ্য আপনাদের জন্য যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চান তারা এই কোর্সটা পাবেন আমাদের এসিওর কোর্সের ভিতরে আমাদের উদ্দেশ্য শুধু স্টুডেন্টদেরকে সাকসেস করা ওকে তো যাই হোক আমি এগুলো নিয়ে কথা বলতেছি না দেখেন এখানে আপনি যখন গিগ র্যাঙ্ক করবেন বা গিগ তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন এখানে কি কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন প্রথমে ইটস সি এসিও এটা একটা কিওয়ার্ড বেটার একটা কিওয়ার্ড এবং ইটস সি র্যাঙ্ক এই একটা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন তারপরে ধরেন ইটস সি লিস্টিং এই একটা ইউজ করতে পারেন তারপরে ইটস সি ওকে এই কটাই থাক আপাতত দেখেন আমরা ইরসি র্যাঙ্ক লেখে যদি আমরা সার্চ করি যেমন ইটসি এসিও লিস্টিং এটা কিন্তু একটু বেশি হতে পারে ওকে আমি মোটামুটি পাঁচটা কিওয়ার্ড কিন্তু আমি এখান থেকে ফাইন্ড আউট করে ফেলছি তো আমরা যেটা করব আমরা এখান থেকে দেখেন ইটসি র্যাঙ্ক এটাতে মাত্র নয়শো সার্ভিস আছে মাত্র নয়শো তেতাল্লিশটা এবং যদি আপনি অনলাইনটা দেখেন তাহলে কিন্তু আরও কম মাত্র ছিয়াত্তরটা আর এখানে দেখেন যারা কাজ করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত অর্ডার পাচ্ছে প্রতিনিয়ত কারণ একটা একটা স্টোরের কী পরিমাণ প্রোডাক্ট থাকতে পারে এটা তো আপনারা বুঝতে পারতেছেন যেমন Alibaba AliExpress sorry AliExpress Amazon এরকম অনেক কিন্তু প্রোডাক্ট থাকে তাদের সেম এখানেও যারা কাজ করে এটা কিন্তু বেশিরভাগ কাজ করে বাইরের লোকেরা তো আপনারা এই সার্ভিসটা শিখে কিন্তু প্রপারলি এসিও ক্যাটাগরিতে আপনি কিন্তু সার্ভিসটা লঞ্চ করতে পারেন এখানে কিন্তু ভালো একটা ক্যারিয়ার আছে ছিয়াত্তর জন প্রতিযোগী আপনি বুঝতেছেন ব্যাপারটা এখানে ছিয়াত্তর জন প্রতিযোগী এটা তো প্রতিযোগী না এই কিওয়ার্ডগুলোকে আপনাকে ফোকাস করতে হবে যেমন এই একটা আছে ইটসি এসিও লিস্টিং এটা অনেক বড় কিওয়ার্ড এখানে আরও এই ইটসির অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে দেখুন আটশো প্রতিযোগী এটা কোনো ব্যাপারই না আপনি অন্য অন্য ক্যাটাগরি যেমন গ্রাফিক ডিজাইনের লোক ডিজাইন যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে যান তাহলে দেখতে পারবেন যে আপনি মোটামুটি এখানে লাখের উপরে কিন্তু আপনার প্রতিযোগী চলে আসবে তো এখানে কিন্তু এগুলো প্রতিযোগী না অনলাইনে মাত্র আটশো এবার যদি আপনি এই একটা দেখেন ইটসি লিস্টিং তাহলে কিন্তু আরও কম দেখবেন মাত্র দেখবেন যে তিনশো ছিয়ানব্বইটা এটা কোনো প্রতিযোগী হলো আপনি কিন্তু এই সার্ভিসটা ভালোভাবে করতে পারবেন তো এইখানে একটা আছে তো এই হচ্ছে কাহিনী এই ইডসির প্রোডাক্টগুলো কোন কোন প্লাগ দিয়ে বা কোন সরি কোন কোন প্লাগ না এখানে কোন কোন এক্সটেকশন দিয়ে এসিওগুলো করে আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে এখানে সবথেকে বেস্ট একটা প্লাগ হচ্ছে সেল সামুরাই আমি দেখাচ্ছি এটাতে কিভাবে করে এটা আপনি হয়তো ইংলিশ টিউটোরিয়াল পাবেন যদি আপনি ইংলিশ বুঝে থাকেন বা বুঝতে পারেন তাহলে আপনি অনেক ইংলিশ টিউটোরিয়াল পাবেন সেল সামুরাই নামে সেল সামুরাই এক্সট্রেকশন যেটা দেয় ইটসি এসিও করে থাকে বা ইটসিট যত অ্যানালাইসিসের কাজ আছে টাইটেল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা অ্যানালাইসিস করতে পারবো কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার যদি আপনার সেল সামুরাই কেনার সামর্থ্য না থাকে সামর্থ্য না থাকার কিছু নয় মাত্র নয় নয় ডলার এটা মানে এক হাজার টাকা এক মাস ইউজ করবেন সমস্যা কি তো এখানে দেখেন লিখবেন সেল সামুরাই সামু সামুরাই সামুরাই সামু রাইও ওকে সামুরাই ওকে সামুরাই তো এখানে দেখেন এখানে সেল সামুরাই এই যে দেখেন সেল সামুরাই আমার লিখতে মনে হয় ভুল হয়েছে ওকে যাই হোক সেল সামুরাই লেখার পরে এই যে প্রথম একটা এক্সট্রেকশন পাবেন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এক্সট্রেকশন এটার আপনাকে প্রিমিয়াম লাইসেন্সটা নিতে হবে নয় ডলার নেবে পার মান্থ এবং বছরে প্রায় নব্বই ডলারের মতো লাগবে এইটা নিতে যদি আপনার মনে হয় সেল সামুরাই দিয়ে কাজটা করবেন করতে পারেন সমস্যা নাই এরকম আরও ফ্রি অনেক টুলস আছে যেমন ইটস ট্যাগ টুলস এই একটা আছে এটা দিয়েও আপনি কিন্তু ইটসের কাজগুলো করতে পারবেন হ্যাঁ তো এখানে আরও আছে ইটসে হাজার হাজার প্লাগিন আছে হ্যাঁ মানে ইয়ার এক্সট্রেশন আছে বলতে পারেন বা টুলস আছে যার এগুলো কাজ আপনি এগুলো দিয়েও করতে পারেন ফ্রিতে আপনার কোনো টাকা লাগবে না কিন্তু আপনাকে আসল কথা হচ্ছে টোটাল কথা কাজটাকে শিখতে হবে কাজ না জানলে হবে না তো যদি চান আপনারা যদি আমি সময় পাই তাহলে আপনারা একটু কমেন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করেন আমি যদি পারি আপনাদের জন্য এই ভিডিওর কিছু একটা পার্ট আমি আপাতত ইউটিউবে আপলোড করার চিন্তা ভাবনা করব যদি আপনারা চান তো এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস এটা কিন্তু আপনি কোনো ভিডিওতে পাবেন না এই যে একটা এক্সট্রেকশন আছে বিশ হাজার মানুষ ইউজ করতেছে তো এটা দিয়েও কিন্তু ভালোভাবে এসিএ করা যায় এখানে কাজটা একদমই সহজ মানে একটা অনের ছেলে যে জীবনে পড়াশোনা করে নাই তারাও যদি বুঝাই দিই কাজটা ইজিভাবে করতে পারবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আই হোপ আপনাদের একটু হলেও উপকারে আসছে এই সার্ভিস সম্পর্কে তো যদি আপনারা চান এই সার্ভিসটা শিখে মার্কেট প্লেসে নামতে পারেন তো আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে এক তারিখে আর মাত্র চার দিন তিন দিন বাকি আছে তিন দিন পরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে তো আপনারা চাইলে এই ব্যাসে অ্যাডমিশন নিতে পারেন তো এইখানে আমাদের এই ব্যাসের ভিতরে এটা থাকবে তো আশা করি আপনারা ক্লাসটা একটু হলেও উপকারে লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ